আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চাইনিজ সাউন্ড বক্স রয়েছে আমি সবুজ মাহমুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা ঘরে বসে এই ধরনের পণ্য রিপেয়ারিং করে চান তারা আমার ভিডিওতে আমার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে আরও নতুন চায়না ভিডিও আসতেছে যে সমস্ত চাইনিজ মালগুলি রিপেয়ারিং করা যায় না বা রিপেয়ারিং করে চালানো যায় না আমি সেগুলি রিপেয়ারিং করে দিই এবং পুরাই মানুষ ব্যবহার করতে পারে আর হ্যাঁ আমি সবুজ মোহাম্মদ সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে আপনাদেরকে একটি সুখবর দিচ্ছি সেটা হচ্ছে যারা প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং নিতে পারবেন যদি অনলাইন ঘরে বসেও প্র্যাকটিক্যাল এ টু জেড শিখতে চান ইলেকট্রনিক্স রিপেয়ারিং সার্ভিসিং ট্রেনিং তারাও আমার ভিডিওতে চোখ রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্র্যাকটিক্যাল অনলাইনের মাধ্যমে ট্রেনিং দিয়ে থাকি এবং আমাদের ট্রেনিং সেন্টারে এসেও প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে আপনি ট্রেনিং নিতে পারবেন তো শুরু করা যাক আর বক করবো না আজকের টিউটোরিয়াল আমরা প্রথমে আসলে এই এই স্পিকারটি একটা মেকানিক থেকে ছিল আমি কাজটি করে দেবো আপনারা দেখবেন অবশ্যই থাকবেন

এটার আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই বৃষ্টি লাগাই দেওয়া আমরা শুধু বৃষ্টি লাগিয়ে দেবো কারণ যাতে করে আপনাদের এই কাজটি করতে অনেকটাই সুবিধা হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখলে লাইক করে দিন প্রয়োজনীয় কিছু জানার ক্ষেত্রে কমেন্ট করুন দর্শক আসলে এই কাজগুলি এই কারণেই লাগাতে পারে না তো আমি দেখলাম লাগিয়ে দেখতে পারতেছেন এটার প্রিন্টিং হচ্ছে একেবারেই হালকা কিন্তু চায়না যদি বোর্ড হতো হার্ড বোর্ড হতো তাহলে চায়না অরিজিনাল বোর্ড হলে এগুলি লাগাতে সুবিধা হতো কিন্তু ওটা এরকম বয়ে গেল আমরা কি করে নেব আমরা এখন এটাকে করে নিয়েছি কাজটা আচ্ছা, হয়ে যাবে ভিডিওটি ভিডিওটি যদি অবশ্য ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমরা প্র্যাকটিক্যাল ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকি যা প্র্যাকটিক্যাল ভোকেশনাল ট্রেনিং নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করি আপনারা প্র্যাকটিক্যাল ভোকেশনাল ট্রেনিং সবাই ভালো থাকবেন